লোবে ফাফ ফাফে মিত্র এই কথাটা কিন্তু চিরসত্য আজ পর্যন্ত যত মানুষ লোবে পা দিয়েছে সবার সর্বনাশ হয়েছে এহসান গ্রুপ জান্নাতের লোভ দেখিয়ে ইসলামিক আদর্শবান কথা বলে বলে এহসান গ্রুপ মানুষের লক্ষ কোটি টাকা নিয়ে আজকে পালিয়ে চলে গিয়েছে দেশের বাইরে আর যে সকল মানুষ এই এহসান গ্রুপের টাকা জমা রেখেছিল তারা এরকম অনেক মানুষ রয়েছে যারা শুধুমাত্র হুজুরদের কথা বিশ্বাস করে আলেমদের কথা বিশ্বাস করে এহসান গ্রুপে টাকা জমা রেখেছিল আজকে সেই এহসান গ্রুপ উদাও হয়ে গিয়েছে মানুষের লক্ষ কোটি টাকা আত্মসাত করে শুধুমাত্র অন্ধবিশ্বাস আর যে কোনো মানুষকে হঠাৎ করে বিশ্বাস করে ফেলা এবং লোভে ফা দেওয়া হচ্ছে আমাদের বাঙালিদের কাজ একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান আমার মুরব্বী শেখ ঢাকার ঐতিহ্যবাহী শেখ জাকারিয়া রহমাতুল্লাহ ইসলামিক রিচার্জ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বারাকাত তিনি এখানে বয়ান করলেন আমিও করলাম আরো বহু ওলামায়াম করলেন গতকালও করেছেন এতটুকুই চিন্তা মাথায় যদি নেন তাহলে আর এহসান নিয়ে প্রশ্ন করার কোন সুযোগ থাকে না এরপরও কি ঘাড় তেরা সোজা হবে কথা বল না কেন আরে আসতে বলেন কেন সাহস থাকলে দাঁড়াও চলুন আমরা দেখে আসি এহসান গ্রুপে টাকা জমা দিয়ে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিছু মানুষের কথা আমরা শুনে আসি তাদের বর্তমান পরিস্থিতি ভাই টেনশন করতে করতে স্ট্রোকের মারা গেছেন প্রথম থেকে আমার এই পর্যন্ত যত কিছু টাকা সব ওইখানে রাখা আমার বাসায় একটা টাকা নেই আমার দুইটা মেয়ে আমার অনেক কষ্ট হয় খাইতে হন তো আমার স্বামীকে রাখবো না তালাক দিমু যাইন যেদিন টানবে না ঘরে উঠবিন প্রতিটি পদে পদে আমরা দুঃখে পড়ি কষ্টে পড়ি একমাত্র আমাদের ভুলের কারণে কোনো কিছু যাচাই বাছাই না করে কারো সম্পর্কে না জেনে আমরা তাদের কাছে টাকা পয়সা সব কিছু দিয়ে দিতে বাধ্য হই এমন বর্তমান পৃথিবীতে কোনো মানুষকে বিশ্বাস করা ঠিক নয় একজন মানুষকে বিশ্বাস করতে হলে তার সাথে দীর্ঘদিন সম্পর্ক করতে হয় জানতে হয় বুঝতে হয় মানুষটা কেমন প্রিয় দর্শক এহসান গ্রুপে টাকা জমা দিয়ে লক্ষ লক্ষ টাকা জমা দিয়ে এহসান গ্রুপ আরও এর মতো আরও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানে মানুষের কাছ থেকে লোভ দেখিয়ে মানুষ লোভ দেখলে থাকতে পারে না অনেক ভালো ভালো নামাজি ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তিও লোভ দেখলে থাকতে পারে না এক লক্ষ টাকায় মাসে যদি পাঁচ হাজার টাকা লাভ দেয় তাহলে তো টাকাগুলো অমুক ব্যাংকে না রেখে এই ব্যাংকে রাখা ভালো যেই ব্যাংকে লাভ কম দিবে যে ব্যাংকে সুদ কম দিবে মনে করতে হবে সেই ব্যাংকটাই হচ্ছে সঠিক আর যেই ব্যাংক প্রতিষ্ঠান যেই এনজিও প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে যারা লোভ দেখাবে যেমন কি ইবেলি তারপরে ডেস্টেনি এর মতো আর অনেক কোম্পানি রয়েছে যারা টাকার লোভ দেখিয়ে সর্বশেষ করে দিয়েছে মানুষের সব টাকা পয়সা আদৌ কি পাবে এই টাকা পয়সা কোনো দিনই সম্ভব নয় তবে হাফিজুর রহমান এহসান গ্রুপের নামে অনেক সুনাম মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে মাহফিলে মাহফিলে যার কারণে বিশেষ করে হাফিজুর রহমানের কিছু কথাই মানুষ অন্ধবিশ্বাস হয়ে আজকে ফতের ফকির হয়েছেন অ্যাসাং গ্রুপের কাছে প্রিয় দর্শক কারো বিষয়ে কোনো কিছু করার আগে একশোবার চিন্তা ভাবনা করবেন তারপরে এ ধরনের কাজ করবেন কারণ টাকা পয়সা কামাতে অনেক কষ্ট আজ পথের ফকির কেউ স্ট্রোক করে মারা যাচ্ছে কেউ বিয়ে হচ্ছে না কেউকে তালাক দিয়ে দিচ্ছে শুধুমাত্র অন্ধবিশ্বাস করে টাকা পয়সা বিভিন্ন প্রতিষ্ঠানে জমা দিয়ে আজকে সেই টাকা পয়সা শেষ তাই কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করে তারপরে সে কাজটি করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন